আসসালামু আলাইকুম ও বরকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা প্রতিদিন নামাজ আদায় করছি কিন্তু আমাদের এই নামাজগুলোকে আমরা কি আল্লাহ তালার কাছে কবুলযোগ্য হিসেবে পেশ করতে পারছি কারণ নামাজের ভেতরে কোরআনুল করিম বিশুদ্ধভাবে তিলাওয়াত করা অপরিহার্য কিন্তু আমাদের অনেক ভাই এবং বোনেরা আছেন যারা বিশুদ্ধভাবে কোরআনুল করিম তেলাওয়াত করতে জানেন না আমাদের অনেক চাকুরিজীবী ব্যবসায়ী প্রবাসী ভাই বোনেরা আছেন যারা কোরআনুল করিম বিশুদ্ধ করে শিখতে চান কিন্তু সময় এবং সুযোগের অভাবে তারা শিখতে পারছেন না আবার কলেজ এবং ইউনিভার্সিটিতে আমাদের অনেক ভাই বোনরা পড়াশোনা করেন যারা কোরআনুল করিম বিশুদ্ধভাবে শিখতে চান কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছেন না কোনো ওয়ে পাচ্ছেন না আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে এবং তার মধ্যে যদি ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে তাহলে কোথাও না গিয়ে ঘরে বসেই institute of Islamic education and development আইআইডির অনলাইন সহি কোরআন লার্নিং কোর্সে অ্যাডমিশন নিয়ে আপনি অত্যন্ত সহজভাবে অভিজ্ঞ উস্তাদদের কাছে কোরআনুল করিম বিশুদ্ধভাবে শেখার সুযোগ পাবেন ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের দুটি লেভেল বা দুটি ক্যাটাগরি রয়েছে লেভেল এ এবং লেভেল বি লেভেল এ হলো তাদের জন্য যারা কোরআনুল করিম খুললে দেখে দেখে পড়তে পারেন না অর্থাৎ যারা আরবি হরফের সাথেও পরিচিত নন তাদের জন্য লেভেল এ লেভেল এ এর মধ্যে চব্বিশটি ক্লাস আছে চব্বিশটি ক্লাস কমপ্লিট করার মধ্য দিয়ে শিক্ষার্থীগণ কোরআনুল করিম দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ লেভেল বি হলো তাদের জন্য যারা দেখে দেখে কোরআনুল করিম পড়তে পারেন কিন্তু তাজভিদের রুলস অ্যাপ্লাই করে বিশুদ্ধভাবে যারা কোরআনুল করিম তেলাওয়াত করতে জানেন না তাদের জন্য level B level B complete করার মধ্য দিয়ে শিক্ষার্থীগণ তাজভিদের রুলস অ্যাপ্লাই করে বিশুদ্ধভাবে কোরআনুল করিম তেলাওয়াত করার যোগ্যতা তারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের ক্লাস শিডিউল স্ক্রিনের মধ্যে দেওয়া হলো ক্লাস শিডিউলের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের প্রত্যেকটি লেভেলের বা প্রত্যেকটি গ্রুপের দুইটি ব্যাচে ক্লাস অনুষ্ঠিত হবে প্রথম ব্যাচের সময়সূচি দেখবেন আপনি বাদ ফজর অর্থাৎ বাংলাদেশ সময় ফজরের পরে সকাল সাড়ে পাঁচটা থেকে ক্লাস আরম্ভ হবে বিশেষ করে ইউএসএ ইউকে কানাডা এবং পশ্চিমের দেশগুলোতে যারা বসবাস করেন তাদের সুবিধার প্রতি লক্ষ্য রেখে আমাদের এই ক্লাস শিডিউলটা তৈরি করা হয়েছে এবং দ্বিতীয় ব্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সৌদি আরব সহ যারা মধ্যপ্রাচ্যে থাকেন এবং যারা বাংলাদেশে থাকেন তাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা রাতে আরেকটি ব্যাচ দিয়েছি আমাদের ক্লাসগুলো সপ্তাহে মাত্র তিন দিন অনুষ্ঠিত হয় আরেকটি বিষয় আপনাদেরকে শেয়ার করছি আমাদের আইআইডির সকল কোর্সে মেল এবং ফিমেল সেকশনের ক্লাস আলাদা অনুষ্ঠিত হয় এজন্য আমাদের মায়েরা বোনেরা এই কোর্সটি অত্যন্ত নিরাপদে এবং নির্বিঘ্নে করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের মহিলা উস্তাজা আছেন ফিমেল টিচার আছেন তার মাধ্যমেই আপনাদেরকে পাঠদান করা হবে ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের মূল তত্ত্বাবধায়ক হিসেবে আমি থাকছি ইনশাল্লাহ আমার সাথে উস্তাজ হিসাবে উস্তাজা হিসাবে আরও যারা থাকছেন তাদের সংক্ষিপ্ত পরিচিতি স্ক্রিনে তুলে ধরা হলো আমাদের এই কোর্সে আপনি কিভাবে অ্যাডমিশন নেবেন এই ভিডিওর ডেসক্রিপশানে অ্যাডমিশন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে সেটি সুন্দরভাবে ফিল আপ করে সাবমিট করুন এরপরে স্ক্রিনের মধ্যে দেওয়া অফিস ডিরেক্টরের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ইনশা আল্লাহ কোরআনুল করিম বিশুদ্ধ করে শেখা আমাদের জন্য ফরজ এটি আল্লাহ তালার অর্ডার আর এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমরা আপনাদেরকে সুন্দর একটি ব্যবস্থাপনা করে দিচ্ছি তাহলে আর দেরি করবেন কেন আপনি খুব দ্রুতই রেজিস্ট্রেশন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ والسلام عليكم ورحمة الله وبركاته